হ্যালো গাই সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা খুব অসাধারণ একটা ম্যাপ ম্যাচের উপর রিয়াকশন করতে চলেছি আর এই ম্যাচটি এত স্পেশাল হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশি বংশদূত রেডিয়েন্ট ইউটিউবারের ম্যাপ ম্যাচে স্নাইপার চালানোর অভিজ্ঞতা সম্পর্কে জান তো কথা না বেরিয়ে চলুন ম্যাচটি দেখে আসি এবং একসাথে সবাই enjoy so the game please going to be started now let's see কি হয় তো যেমন জানেন ব্রন্টো কিল কিন্তু সবসময় হেডশট দিয়ে কিল করার সিচুয়েশন বুঝে যখন যেটা প্রয়োজন তখনই সেটা অ্যাপ্লাই করে রেডিয়েন্ট ইউটিউবারের ক্ষেত্রেও সেই একই গুণাবলী আমি লক্ষ্য করেছি তো এই জন্য এই ম্যাচটি আপনাদের সামনে উপস্থাপন করার ছোট্ট একটি প্রচেষ্টা তো আপনি দেখতে পারবেন রেডিয়েন্টের গুলো কিন্তু অসাধারণ প্লেয়ার তো যাই হোক রেডিয়েন্ট হয়তো আমার কথাগুলো শুনে হাসতে পারে কথা বলতে না বলতেই এরই মধ্যেই কিন্তু রেডিয়েন্ট চার চারটি কিল করে ফেলেছে স্নাইপার দিয়ে আসলে রিয়াকশন ভিডিও হিসাবে এটি আমার প্রথম রিয়াকশন ভিডিও হতে চলেছে আঠারোটি কিলের মাধ্যমে রেডিয়েন্ট স্নাইপার দিয়ে তার নতুন রেকর্ডটি করলো আমি হয়তো সঠিক জানি না তবে এর চেয়েও বেশি হতে পারে আসলে রিসেন্টলি আমি তার এই ভিডিওটি রিয়াকশন দেওয়ার জন্য অনুমতি পেয়েছি তার হয়তো আরো রেকর্ড থাকতে পারে যদি আমি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর তাছাড়া রেডিয়েন্ট সারাদিন গেমপ্লে করে না সকাল থেকে দুপুর পর্যন্ত সে তার পরিবারকে কাজে সহায়তা করে এবং বিকেলবেলা সে তার প্রাণপ্রিয় বন্ধুদের সাথে ঘোরাফেরা করে তো গাইজ আপনারাও কিন্তু আপনাদের বন্ধুদেরকে একটু সময় দিবেন সবসময় তো আর গেমস নিয়ে পড়ে থাকলে চলবে না তো দিন শেষে ঘুমাতে যাওয়ার আগে যতটুকু সময় তিনি পান এতটুকু সময়ের মধ্যেই কিন্তু গেমসটি খেলা এবং রেকর্ড করা তো আপনারা হয়তো বলতে পারেন আমি এত কিছু বলছি কেন আসলে এটি তার উপর করা প্রথম কোনো রিয়াকশন ভিডিও তাই রেডিয়েন্ট ইউটিউবার সম্পর্কে পর্যাপ্ত তথ্য দেওয়া আমার উচিত উচিত বলে মনে করছি তো যাই হোক এত কম সময় এত অসাধারণ খেলোয়াড়ের অভিজ্ঞতা অর্জন করা আসলে দুর্দান্ত তাছাড়া আমার বিশ্বাস রেডিয়ান যদি বিটিপের মতো সময় নিয়ে খেলার সুযোগ পেত তাহলে অবশ্যই আরো ভালো কিছু করতে পারতো নর্মালি আপনি তার খেলার ধরনগুলো দেখলেই বুঝতে পারবেন তাছাড়া আপনি দেখতে পাবেন রেডিয়েন্টের টিমমেটগুলো কিন্তু অসাধারণ খেলে আপনারা চাইলে তাদের উপরও রিয়াকশন ভিডিও আনা হবে দেখুন বলতে বলতে আমি কোথায় চলে গেলাম তো এখন আমরা রেডিয়েন্টের স্নাইপিং এর উপর ফোকাস করছি অলরেডি কিন্তু রেডিয়েন্ট স্নাইপিং এর মাধ্যমে ছয় ছয়টি কিল সম্পূর্ণ করেছে তো আরো একটি ডাউন ডাউন এবং কিলটি কনফার্ম করে নিয়েছে তো আপনারা যেমন জানেন র্যাঙ্ক ম্যাচে থার্ড পার্টি হয়ে কিল চুরি করাটা আসলে মজাদার কিন্তু নিজের কিল যখন চুরি হয়ে যায় আসলে ব্যাপারটা খারাপ লাগে তো এরই মধ্যে কিন্তু রেডেন জোনের সাথে সার্ভাইভ করছে এবং আরও একটি ডাউন গাইজ আমি আপনাদেরকে বলছিলাম তার খেলার মধ্যে আসলে স্মার্টনেস একটা ব্যাপার স্যাপার আছে তো দেখেন কিভাবে সে কিলটা করে আরেকটি জিনিস লক্ষ্য করবেন ভালো খেলার জন্য সবসময় হ্রাস করা আসলে উচিত নয় যেটি আসলে অধিকাংশ প্লেয়াররাই মানতে চায় না অবশ্য আমার বেলায় এমনটা হয় আমি হ্রাস করতে যাই প্রথমে এনিমি মারবো ভেবে নিজে নিজেই মারা যায় তো আপনারাও ব্যাপারটি মানার চেষ্টা করবেন এবং সুযোগ বুঝে হ্রাস করবেন আর রেডিয়েন্টের মতো ডাবল স্নাইপার ইউজার হলে তো কোনো কথাই নেই রেডিয়েন্ট যেভাবে ডাবল স্নাইপিং করছে এই নির্যাতনটা শুধু অপোজিশন টিমই বুঝতে পারবে আর আমি যদি ডাবল স্নাইপিং করতে যাই স্নাইপার সুইচ হবে ঠিকই কিন্তু গুলি বের হবে না গাইজ আপনারা যদি এই সমস্যাটা ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন সাধারণত রেডিয়েন্ট যে ধরনের গেম প্লে করে থাকে সে আরও সাবস্ক্রাইবার ডিজার্ভ করে রেডিয়েন্টের অরিজিনাল ভিডিও লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনারা অবশ্যই অবশ্যই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে সে আরও অসাধারণ কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদেরকে উপহার দেয় আমার পক্ষ থেকে তার জন্য রইল দোয়া এবং ভালোবাসা এবং আশা করি আপনারাও এই বাংলাদেশি উঠতি লিজেন্ডকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন তো এখানে দেখতে পাচ্ছি রেডিয়েন্ট খুব টেকনিক্যালি এবং বুদ্ধিমত্তার সাথে সামনে এগিয়ে চলেছে আর ডাবল স্নাইপার আছে বলে যে সরাসরি সামনে গিয়ে হ্রাস করবে তা কিন্তু নয় এবং কিছু টেকনিক্যালি বিষয় ভেবে চিনতে কিন্তু হ্রাস করতে হয় তাছাড়া রেডিয়েন্ট কিন্তু শর্ট রেঞ্জেও দুর্দান্ত লেভেলে ফাইট করতে পারে ভবিষ্যতের আমার কোনো রিয়াকশন ভিডিওতে হয়তো আপনি তাকে শর্ট রেঞ্জে ফাইট করতে দেখতে পারেন অথবা আপনি চাইলে তার চ্যানেলে গিয়ে অসাধারণ ক্লিপগুলো দেখতে পারেন তার চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উপস ছয়শো ছিষট্টির হেড ম্যাচটিতে এখন টান টান উত্তেজনা ভাব চলে এসেছে এগারোটি কিল এবং দুটি নক ডাউন হয়ে পড়ে আছে সেফটি গ্লোবাল ফেলিয়ে ডাবল স্নাইপার হাতি নিয়ে সামনে এগিয়ে চলেছে রেডিয়েন্ট এখন রেডিয়েন্ট কি পারবে এই ম্যাচটি ভুয়া করতে অলরেডি কিন্তু রেডিয়েন্টের তেরোটি কিল সম্পন্ন হয়েছে আরও কিন্তু বারোটি এনিমি অ্যালাইভ রয়েছে তো শেষ জনে কিন্তু একটি টিমকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয় কারণ যেমন জানেন সের জন্য কিন্তু সার্ভাইভাররা এবং সবচেয়ে ভালো প্লেয়াররাই বেঁচে থাকে তো রেডিয়েন্টকে কিন্তু অবশ্যই ম্যাচটি জিততে হবে একাধারে ম্যাচের সেরা সার্ভাইভার এবং সেরা প্রো প্লেয়ারদের মুখোমুখি হতে হবে রেডিয়েন্টের স্কোয়াড বাদে হয়তো আরো দুটি স্কোয়াড বেঁচে আছে লেটসি কি হয় আরও একটা জিনিস লক্ষ্য করবেন গাইস পুরো ম্যাচ জুড়ে কিন্তু তারা একবারও ডাউন হয়নি তো আপনারা যদি এভাবে নকডাউন না হয়ে খেলার চেষ্টা করেন তাহলে ফুল কনফিডেন্সের সাথে পুরো ম্যাচটি খেলতে পারবেন তো গাইজ আমি আর কথা বলে এই ম্যাচটিতে আপনাদেরকে বিরক্ত করতে চাই না আপনারা মনোযোগ সহকারে ম্যাচটি এনজয় olacak durum. গাইজ আরও একটি এনিমি কিন্তু বাকি রয়েছে যেটাকে পুরো স্কোয়াড খুঁজে পাচ্ছে না তো যেমন জানেন সের জন্য কিন্তু ভালো মানের পুষাররা এবং ভালো মানের রাশিয়ান প্লেয়াররা কিন্তু বেঁচে থাকে তো বলতে বলতে একজন কিন্তু ডাউন হয়ে গেছে তো দেখতে পাচ্ছি শেষ কিলটাও কিন্তু রেডিয়েন্ট ভাই পেয়ে যাবে হ্যাঁ শেষ কিলটিও রেডিয়েন্ট ভাই কিন্তু নিয়ে নিয়েছে তো শেষ মুহূর্তে আমরা কিন্তু রেডিয়েন্টের শর্ট রেঞ্জের এডাব্লিউএম ফাইটটা দেখে নিলাম তো কেমন লাগলো গাইজ আমাদের প্রথম রিয়াকশন ভিডিও আশা করি আপনারা সবাই খুব এনজয় করেছেন তো এই ছিল আমাদের আজকের রিয়াকশন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ guys Good job! Let's fly again. Okay.